আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ একদম যেগুলো দরকার সেগুলো যদি আমার কাছে পাঠান আমি আপনাদের কথা দিচ্ছি যে অ্যাটলিস্ট আমি রিয়াক্ট করব আমার ফোন কিন্তু একটা সেটা হচ্ছে যে ফেয়ারের ব্যাপার যে প্লেনের প্লেনের ফেয়ারের একটা সমস্যা হচ্ছে যে সরকার ট্রেনের ফেয়ার রেগুলেট করতে পারে এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমরা দেখবেন তিরিশ দিন আগে কিনলে রেট একটা যাওয়ার আগের দিন কিনলে রেট আরেকটা এগুলো করা যায় তারপরেও আমরা গতবার কিছু কমিয়েছিলাম ফর দিয়ে এই বিমানে বিমানে কমানোর পর অন্যান্য এয়ারলাইন্সকেও কিন্তু আমরা কিছু কমাতে পেরেছিলাম ফোন একটা কিন্তু অন্য ফোন আছে সেগুলো কখনো ব্যবহার করি না আমার ফোন কিন্তু একটা সেটা হচ্ছে zero one seven double one five double two eight six two এটা আমার নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে দিতে পারেন তবে আবার বেশি যদি দেন তখনও কিন্তু একটা দেখা হবে সুতরাং একদম যেগুলো দরকার সেগুলো যদি আমার কাছে পাঠান আমি আপনাদের কথা দিচ্ছি যে অ্যাটলিস্ট আমি রিয়াক্ট করব সমস্যা যদি হয় আই উইল সেন্ড ইউ পাঁচটা মিনিট আপনি মেশিনে যাচ্ছেন মেশিনে আপনার কার্ড ঢুকেছেন টাকা বেড়ে আসতেছে গণার সময় লাগতেছে সুতরাং এখন তো আর ওইসব অজুহাত চলবে সুতরাং এগুলোকে আমরা ইনশাল্লাহ সলভ এগুলো হচ্ছে যে আপনাদের ইস্যু একটা হচ্ছে উন্নয়নের ইস্যু উন্নয়নের ইস্যু আমরা আপনারা ওখানেও আমাদের যা গালাগালি দেওয়ার ওখানেও দেয় এগুলোও দেবেন সুতরাং কিন্তু এগুলো হচ্ছে আপনাদের আপনাদের পাসপোর্ট আপনাদের ইমিগ্রেশন ইমিগ্রেশনে যে হয়রানি এগুলো এখন ওখানে এমন নিয়ম কানুন আছে যে আপনারা হয়তো মনে করতে পারেন আমরা পারবে আমরাও পারব ওই আমার ইন্ডাস্ট্রির জন্য যখন রমেন্ট ইয়ে আসে স্পেয়ার পার্টস আছে এই কোডে পারছে না ওই কোডে পড়ছে বোঝাই টাকা ডিমান্ড আমার উপায় থাকে না দিতে পারি কারণ আমি যদি না দিই আমার ওই এক মাস দেরি হলে আমি ফিনিশ আমার ফ্যাক্টরি বন্ধ করে আমাদের চলে যেতে হবে এটা নিয়ে কিন্তু আমি গতবারও চাপ দিয়েছিলাম বিমানকে যে তোমরা নিয়ে যাবে হ্যাঁ তো বিমান সম্ভাব এটা এখনো করেনি আমি এবার আমার একটা মিটিং আছে ওদের সাথে ওই মিটিংয়ে ধরবো আচ্ছা দেখেন আমি বিমানকে এটাও বলেছি আপনাদের ভাড়ার ব্যাপারে বেশি না আমি বলেছি টেন পার্সেন্ট তুমি রিডিউস করো তুমি যে টেন পার্সেন্ট যে কমিশনটা তুমি দাও ইয়েকে এজেন্সিকে সেই টেন পার্সেন্ট তোমাকে না তুমি বলে দাও যারা আমার কাছে আসবে আমার কাছে ডাইরেক্ট আমি তোমাকে টেন তাহলে বিমানের কোনো লস নেই এই নয় পার্সেন্ট না কত দেয় নয় পার্সেন্ট দেয় আপনাদের টেন পার্সেন্ট দেয় আপনি যারা কার্ড অধ্যাপকের সেখান থেকে শুরু অন্যদের না যারা ভিসা নিয়ে আসতে তারা এটা পাবে না সুযোগ যারা টার্ন দিয়ে আসতেছে বিএমিটি তাদের যদি টেন পার্সেন্ট করে দেয় তাদের কোনো লস নাই আমার হিসাবে কারণ তারা এই টাকাটা এজেন্টদের দিচ্ছে সুতরাং সেই টাকাটা এজেন্টদের না দিয়ে আপনারা বিএমিটির যদি যান আমি বললাম যে তাতে দুটো জিনিস হয় আপনার অ্যাডভার্টাইজমেন্ট হয় at the same time you give them in the ten percent একটা সাশ্রয় শ্বাস আপনার এক লক্ষ টাকা দিয়ে এবার সত্তর হাজার টাকা দিয়ে যদি আমি কিনি সাত হাজার টাকা আমার আজকে সেভ এটা কিন্তু সাত হাজার টাকা অনেকের জন্য অনেক কিছু সুতরাং এগুলো আমরা চেষ্টা করছি এগুলো আমি অব্যাহত রাখবো আমার এই চেষ্টা আমি আপনাদের এইটুকু কথা দিচ্ছি আমার নেক্সট মিটিংয়ে এইটা আর একটু সেদিন আমি আসার সময় এইবার দুবাইতে আসার সময় আসলে একটু হাতের সময় ছিল আমি ওই ইয়েতে যাচ্ছি উপরে ওই লঞ্চে দেখি যে ওসি ইমিগ্রেশনের ওখানে প্রায় বিশ তিরিশ জন দাঁড়িয়ে আছে তো আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার এখানে দাঁড়িয়ে আছে তোরা তো আমাকে চেনে না আমি বললাম যে কে জন্য দাঁড়িয়ে আছে তো বলে যে স্যার এখানে ডাকছে তারপর আমি গেলাম ওসির কাছে আমি বললাম যে পরিচিত হচ্ছে করেছি আর মাস্ক পরা ছিল তো আমি বললাম যে এখানে আসি গেলাম বলেন স্যার এদের তো যাচা বাছা করতে হবে বিশেষ করে অনেকক্ষণ পরে বলা যায় যারা প্রথমবারের মতো যায় তাদেরকে আমাদের অনেক যাচাই বাছাই করতে হবে আমাদের যাচাই বাছাই কী কী করে কী কী আপনারা যাচাই বাছাই করেন আমি বলি যাচাই বাছার মধ্যে তো আমি দেখি যদি যাচাই বাছাই করতে আপনারা এখানে কেন ওখানে হওয়া উচিত যেখানে ইমিগ্রেশন করছে ইমিগ্রেশনের ওখানে হবে আপনার অফিসে আচ্ছা তারপরে তখন বলে যে এরকম আমি বলি যে আপনার দেখার দায়িত্ব হচ্ছে পাসপোর্ট ঠিক আছে কিনা এবং ওই পাসপোর্টে ঠিক লোক আসছে কিনা আর ভিসা যেটা দিছে সেটা ঠিক আছে এই তিনটা ঠিক থাকলে আপনি তাকে বন্ধ করতে পারেন কারণ কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে যদি এয়ারলাইন্স নিয়ে যায় এয়ারলাইন্সের দায়িত্ব হচ্ছে যে ফেরত বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কষ্ট হবে যদি রং পাসপোর্ট রং বুঝতে পারেন তাহলে তারা আবার একটা চেক করে চেক করে তারপর তারপর সেকেন্ড জিনিস হচ্ছে যে যদি ভিসা ঠিক থাকে ভিসাতে কোনো না আমরা আমরা যদি দেখি যে ভিসা ঠিক আছে ভিসা এখানে যদি এরা যদি ভিসার জন্য তো এখান থেকে ভিসা ইস্যু তো সেই ভিসা যদি রং ভিসা ইস্যু হয় তাহলে ওদের ব্যাপার আমার সুতরাং এই জিনিসটা আমরা এইবার আমরা প্রেস করব যে যদি ইয়ে থাকে কি বলে যে পাসপোর্ট ঠিক থাকে আর ভিসা ঠিক থাকে আর ঠিক মানুষ যদি যায় ইউ হ্যাভ নো রাইট এখন কর্তুত করতে পারবো আমি জানি না আমরা চেষ্টা করব কর্তুত করতে পারবো না কথাটা বলছি এই জন্য আপনাদের আজকে এমন একটা বিরাট সুযোগ হয়ে গেছে এখানে একজন বলেছে আমাদের অবজাক সাহেব সম্পর্কে যে এক বছর ওনার মন্ত্রণালয়ের কাজ তো এক বছর আটকে আছে সুতরাং আমি এটা বলতে পারছি না পদ্ধতি করতে কারণ অনেক কিছু আমরা চেষ্টা করি এই আমরা তো মিটিং করে সিদ্ধান্ত দিয়ে তারপর তাদের মিটিং টিটিং করে টোরে এগুলো তিন চার মাস এদিক ওদিক চলে যায় তবে এইবার এবার ওরকম আমি করতে দেব হয়ে গেছে সরকার এবং সাধারণ মানুষ সকলে একসাথে কাজ এবং আমি এখন বিশ্বাস করি দুই হাজার একচল্লিশ সনে যেই ভিশন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন হয়তো আমরা কেউ থাকবো না কিন্তু এটা সত্যি হবে যে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে